আজকে আমরা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছি নববর্ষ ভীষণ ভালো কাটান আর বাঙালিদের যে একটা পিওর ফর্ম আছে সেটাকে একটুখানি ধরে রাখার চেষ্টা করুন ওটাকে বেশি মিক্সড আপ হতে দেবেন না নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে আমরা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছি পয়লা বৈশাখ নতুন বছর শুরু তাই নতুন নতুন আইডিয়াস নতুন নতুন ভাবনা সমস্ত কিছু নিয়ে সঙ্গীতাদির সঙ্গে আলোচনা করতে স্বাগত আপনাকে হ্যাঁ মধুরিমা নতুন বছরের অনেক শুভেচ্ছা হ্যাঁ তোমাকেও অনেক শুভেচ্ছা সঙ্গীতাদি আমরা সাধারণত ইংরেজি মানে নিউ ইয়ার যখন আমরা বলি তখন আমরা বলি নিউ ইয়ার রেজলিউশন তা আমরা বাংলা নতুন বছর নববর্ষ তো এই বছরটা আমরা তো শুধু ঘরবাড়ি সাজানো বা নতুন পোশাক কেনা না মানুষ হিসেবেও নিজেকে আরও নতুন নতুন করে তৈরি করি এই বছরটা আপনার কাছে কি বা কিছু ভেবেছেন আলাদা করে এবছরটা এবছরটা নতুন করে সেরকম করে কিছু ভাবিনি আর প্রকৃত প্রস্তাবে কোনো নতুন বছরেই মানে ইংরেজি নতুন বছরেই বলো বা নববর্ষেই বলো কখনো আমি ওরকম করে কিছু ভাবি না যে এটা এই বছর করব বা কোনো কিছু তবে হ্যাঁ একটা মনে এবছরের শুরুতে আমি একটা রেজলিউশন নিয়েছিলাম যেটা ইংরেজি নববর্ষের শুরুতে যে চেষ্টা করব আরও বেশি করে বাং মানে লেখার সময় অনেক ইংরেজি শব্দ চলে আসে সেটা কি করে কম করা যেতে পারে সেটা আরও যদি কম হয় তাহলে ভালো হয় সেটা আমি ভেবেছিলাম সেই রেজলিউশনটা আমার থ্রু আউট দ্য ইয়ার থাকবে আমি মনে হয় একটু অ্যাচিভও করেছি একটু কমিয়ে ফেলেছি আর নতুন মানে বাংলা নববর্ষের রেজলিউশন যদি কিছু একটা করতেই হয় সেইটা হবে আরও কি করে নিজেকে মানে অনেকটা ছড়িয়ে যাচ্ছি চারপাশে না মানে ছড়িয়ে যাচ্ছি কি করে নিজের ভেতরে নিজেকে আরেকটু মানে গ্যাদার করতে পারি এবং একটু কাজ কাজ করতে পারি লেখালেখির কাজ আর একটু বেশি করে মানে কোথাও একটা আপনি বলতে চাইছেন পরিধিটাকে বৃত্তের একদম কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার চেষ্টা করা সেটা তো হয় না আমাদের তো অনেক জিনিসের প্রতি অ্যাট্রাকশন আছে আর অনেক জিনিস ভালোও লাগে মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে তো সেই কারণে অনেক এত জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকলে মানুষের একটু হয়েই যায় মানে সারাক্ষণই মনে হয় যে আর শোনো আরেকটা ব্যাপার হচ্ছে যে লেখাটা না একটা খুব লোনলি প্রফেশন এই একা একা বসে বসে লিখতে হয় অন্যান্য অনেকগুলো শিল্প মাধ্যম আছে যেমন নাটক যেমন সিনেমা এমনকি গানেরও ক্ষেত্রে এগুলো টিম ওয়ার্ক লাগে মানুষের অনেক অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটস লাগে সেগুলোতে লেখা ভীষণ একা একা একা একা ডিপ্রেশন মানে হয় তো সেই জন্য খুব লং টাইম শুধু লেখা নিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না আমি মরেই যাবো তাহলে তো কিন্তু চেষ্টা চেষ্টা করতে হবে যে আবার একটু নিজেকে ফিরিয়ে আনতে হ্যাঁ। আপনি একাকিত্বের কথা বলছেন আপনি বলছেন যে প্রফেশনটা আপনি আছেন এবং এত বছর ধরে আছেন সেখানে আপনার সৃষ্টিগুলো হয়েছে একাকিত্ব থেকেই এবং আপনি সিঙ্গেল প্যারেন্ট হিসেবে বহুদিন ধরে মানে এখন আমরা সিঙ্গেল প্যারেন্টটা অনেক ক্ষেত্রেই জলভাত হয়ে গেছে যে সময়ে আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন বা কাজ করেছেন দু সালে হ্যাঁ। আমি প্রথম হ্যাঁ। একজন সিঙ্গেল মাদার হয়ে উঠি আর কি কত বছর আগের কথা আজ থেকে হ্যাঁ তো এই যে সময়টা আপনার তো অনেকটাই একাকিত্বে কেটেছে এবং এখন এপ্রিল চলছে আমরা মার্চেই দেখেছি যে নারী দিবস গেছে একজন মহিলা হিসেবে আমি সেই জায়গাটায় আসছি এই কারণে নতুন একটা বছর যখন নতুন ভাবনার কথা বললাম তো একজন মহিলা হিসেবে এই সমাজে এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে মহিলাদের কোণঠাসা করে রাখা হয় পিছিয়ে দেওয়া হয় সে যত কিছুই হয়ে যাক না কেন ধরুন আপনার সাহিত্যের জগতের কথা বলছি সুনীলদার কথা যদি আসে সুনীলদার পরবর্তী ক্ষেত্রে কাউকে যদি গ্লোরিফাই করা হয় কোনো মহিলাকে তো করা হয় না এখনো পুরুষদেরই হয় আপনি বলবেন হ্যাঁ সেটা আমি দেখেছি যে সুনীলদার উত্তরসূরি বললে কেউ ভাবেন না যে একজন মহিলা হতে পারেন তার তার উত্তরসূরি সবাই ভাবে অটোমেটিক্যালি চিন্তার মধ্যে এসে যায় যে তারপরে যে পুরুষ লেখকরা অবভিয়াসলি সুনীলদার পরে অনেক মানে জবরদস্ত ভালো লেখকরা এসেছেন যেমন জয় গোস্বামী ডেফিনেটলি সুনীলদার পরে কবি লেখক হিসেবে যার কথা বলতে হবে মানে যদি তুমি প্রজন্ম ধরে বলার চেষ্টা করো কিন্তু তারপরে তার পরে যদি সুনীল জয়ের উত্তরসূরি কাউকে বলা হয় তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি কোনো পুরুষ লেখকের কথা বলবেন পুরুষ কবির কথা বলবেন নারীদের তারা একটা প্যারালালি আছেন ঠিকই কিন্তু ওইভাবে তাদেরকে তাদেরকে সেইটা সেই জায়গাটা দেওয়া হয় বলে আমার এখনো আমার বিশ্বাস কখনো কোথাও মনে হয়েছে যে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তাকে কোথাও একটা কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হয়েছে মানে ফিল করেছেন <laughs> এটা আমি সর্বক্ষণই আমার মনে হয় এটা সর্বক্ষণ আমার মনে হয় যে জানি না কেন আমি এটা হ্যাঁ, মানে হ্যাঁ। আমার মনে হয় যে আমি জানি না আজকাল তো কিছু বলতে ভীষণ ভয় করে কেননা যে কোনো কথা নিয়েই প্রচণ্ড ট্রোলড হতে হয় সেই জন্য একটুখানি ভয় ভয়েই বলছি যে প্রথমত আমি লিখতে যখন এসেছি তখন প্রথম লেখা থেকেই মেয়েদের যৌন স্বাধীনতার কথা বলেছি সেটাতে একটা বিরাট সেকশন আমাকে ভুরু দেখেছে তারা আমাকে তখন থেকেই অ্যাকসেপ্ট করতে পারেনি তারপর আমি প্যান্টির মতো একটা উপন্যাস লিখেছি যে উপন্যাসটা লোকজন আমার সামনে এসে উসকুস করেছে নামটা বলতে পারেনি তা আমি চেয়েছি তারা নামটা বলুক কেননা এই যে নামটার মধ্যে যেই একটা পিস অফ ক্লথের মধ্যে আসলেই কিছু নেই যতক্ষণ তার মধ্যে একটা শরীর না গিয়ে হ্যাঁ বসছে এবং সেই সব নিয়েই তো লেখালেখিগুলো তো তো সেইখানে তারা একদম গুটিয়ে গেছে একটা বড় সেকশন পাঠক কুড়ি কত বছর হয়ে গেল প্যান্টি আমি লিখেছিলাম দু হাজার চারের নভেম্বর মাসে দু হাজার চারের ডিসেম্বর মাসে আমি লেখাটা জমা দিয়েছিলাম তখনও আমার শঙ্কিনী বেরোয়নি শঙ্কিনী দু হাজার পাঁচে শঙ্কিনী দু হাজার চারের ডিসেম্বর থেকে বেরোতে হ্যাঁ। শুরু করেছে কিন্তু তখন আমার প্যান্টি লেখা হয়ে গেছে প্যান্টি বেরিয়েছিল দু হাজার ছয় হুম ছয় হ্যাঁ তো সেই সেই তো স্তকই আমার মনে হয় যে একটা বড় সেকশন মানুষ আমাকে গ্রহণই করতে পারেনি সেইটা এই এত বছরে দু ছয় থেকে দু বাইশ এত বছরে কত ষোলো বছর ষোলো বছর হয়ে গেল এখনও তাদের মনটা বদলায়নি এখনও তারা সেই একটা নিজেদেরকে সে একটা ইয়ের মধ্যে পুড়ে রেখে দিয়েছে যেখান থেকে তারা বেরিয়ে বুঝতে চায় না যে হ্যাঁ মানে প্যান্টি উপন্যাসটার বিষয় নিয়ে কথা বলে না কেউ নামেই আটকে আছে এখনো অবধি এবং আমাকে যত ট্রোল করে হ্যাঁ। মেয়েরাও হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। যত ট্রোল সব ওই প্যান্টি এই যেহেতু মেয়েদের কথাও আপনি বললেন আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাইব অনেকেই এখন এই অভিযোগটা করেন এখনও করেন এখন নয় এখনও করেন যে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু এটাকে আপনি কিভাবে দেখেন কারণ হ্যাঁ আমরা অনেক মহিলাকে অনেক দিদি অনেক মাসিমা বা পিসিমাদের দেখেছি পাশে এসে দাঁড়াতে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে মেয়েরাই অনেক বেশি ট্রোল করছে হ্যাঁ তোমায় একটা কথা বলি মধুরিমা যে মেয়েরা মেয়েদের শত্রু হবে না কেন মেয়েরা তো এরকম কোনো রকম প্রতিভা নিয়ে জন্মায়নি যে বেছে বেছে শত্রুতা করবে তাদের একশো ভাগ অধিকার আছে একই সঙ্গে নারীর সঙ্গে শত্রুতা করা একই সঙ্গে পুরুষের সঙ্গে শত্রুতা করা মানুষ মাত্রই একটা প্রবৃত্তি নিয়ে জন্মেছে যেই প্রবৃত্তিটার নাম হচ্ছে ম্যানিপুলেট করার ক্ষমতা তো আমরা এই সমাজে এত বড় হয়ে গেছে সমাজটা আগে ধরো ছোট একটা কমিউনিটি শুরু হয়েছিল মানুষের সভ্যতার সভ্যতাও তখনও শুরু হয়নি একটা ছোট ছোট গোষ্ঠী ছিল সেখানে সবাই সবার সঙ্গে একাত্ম হয়ে থাকতো এবং সবাই সবাইকে সাহায্য করে সেখানেও আমি ডেফিনেট যে সেখানেও ম্যানিপুলেশন ছিল মানুষের বুদ্ধিবৃত্তি আছে মানুষ যে কোনো সিচুয়েশনে দাঁড়িয়ে ম্যানিপুলেট করবে সে যদি ম্যানিপুলেট করতেই হয় সারভাইভ করার জন্য তাহলে সে কেন মানে এরকম তো কোনো ডিভাইন একটা ক্ষমতা নিয়ে মেয়েরা আসেনি মেয়েদের ইকুয়ালি মেয়েরাও শত্রু হতে পারে এবং ইকুয়ালি ছেলেরাও শত্রু হতে পারে এটা যত আমরা দ্রুত অ্যাকসেপ্ট করব ততই আমরা মেয়েদের আরও মানুষ হিসেবে কাউন্ট করব এখনো অবধি যখনই আমরা বলছি মেয়েরাও মেয়েদের শত্রু হ্যাঁ, কি হ্যাঁ, করে হ্যাঁ, হয় কেন হবে না হ্যাঁ আবার এবং আসলে মেয়েরা মেয়েদের সঙ্গে শত্রুতা করে এটা আসলে সে হচ্ছে পিতৃতান্ত্রিকতার একটা এজেন্ট মোটেও তাই নয় তার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছে তার প্রয়োজন তার মানে তা তার জীবনটা হয়তো সেরমভাবে তার সামনে এসে দাঁড়ায় যেখানে সে একই সঙ্গে পুরুষকে এবং একই সঙ্গে নারীকে ম্যানিপুলেট করে যেখানে তার রাইভালরি থাকে সেখানে সে শত্রুতা করে যাকে সরাবার হয় সরায় যাকে অ্যাকসেপ্ট করার হয় আরে সে তো পরিপূর্ণ একজন মানুষ হিসেবে এটা করে কন্টিনিউয়াসলি মেয়েরা আসলে পিতৃতান্ত্রিক তান্ত্রিকতার এজেন্ট হিসেবে এটা করে বলে আসলে মেয়েদেরকেই ছোট করা হয় একটা টাইমে অবভিয়াসলি এটা একটা নিশ্চয়ই একটা প্যারালাল আমার কথাটার একটা প্যারাল নারীবাদী তত্ত্ব নিশ্চয়ই এইটা যে মেয়েরা কেন মেয়েদের সঙ্গে শত্রুতা করেছে কিন্তু এখনও যদি আমি সেইটা একই কথা বলতে থাকি প্রথমত ওইটা ওই ওখানেও পুরোপুরি সত্যি নয় আবার এখন তো একেবারেই এটা আমি যদি ভাবি যে ওই সেই রান্নাঘরের শত্রুতা একটা একজন শাশুড়ির যেই নতুন বউ এলো রান্নাঘরটা ছিনিয়ে নেবে বলে সেই শত্রুতা হলো যে রান্নাঘর কেন একটা বড় হ্যাঁ। কর্মক্ষেত্রে একটা মেয়ে সে বস সে সেখানে বস এবার একটা ছেলে এসে গেল সে কি সে ওটাকে হাতে করে তুলে দেবে কখনোই তুলে দেবে না তো এইগুলো এখন আমাদের আস্তে আস্তে নতুন ধরনের আবার নতুন করে ভাবার সময় এসে গেছে আমি এটাকে মানি না মানে ইউ হ্যাভ এভরি রাইট এই যে sisterhood sisterhood it doesn't work পড়াশুনো কাজ জীবনে সার্ভাইভ উন্নতি সব কিছু যে উই আর চেজিং সামথিং সেখানে doesn't work this sisterhood doesn't work একটা কাজের মেয়ে এখান থেকে চলে যাবে পরের দিন একটা কাজ দিদি আপনার ওই মেয়েটা চলে গেছে না তাহলে হ্যাঁ। আমাকে কি নেবেন সে তোরাই বলবে যে ওকে ছাড়িয়ে দিয়েছ তাহলে কেন আমি তোমার কাছে এসে কাজ করব সব কিছু হয় না আপনি একটা কথা বললেন যে একাকিত্বের সঙ্গে বহু বছর থেকে লেখা যে কাজটা সেটা আসে তো এই একাকিত্ব থেকে তো ডিপ্রেশনও আসে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সামলান কী করে আমি জানি না কেউ হয়তো বিশ্বাস করবে না আমি অনেক জীবনে ঝড় সামলেছি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি too much too much extreme conditions আমি আজ অবধি কোনোদিনও কোনো সাইক্রিয়াট্রিস্টের কাছে আমি না তার কারণ আমার একটা এক তো আমার অ্যাবজর্ভ করার ক্ষমতা অনেকটা বেশি আর আমি কন্টিনিউয়াসলি নিজেকে নিজের বাইরে দাঁড় করিয়ে সমানে তার মানে কিন্তু আমি এইটা বলছি না যে যার হেল্প কার আমার মতো মনের জোর তো সবার নেই আমার মতো তো ক্লিনিক্যালি নিজেকে দেখার নিজের সমালোচনা করার নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়ে দেওয়া গড়ে নেওয়ার ক্ষমতা এটা তো সবার মধ্যে নেই তাই জন্য তাকে একটা হেল্প লাগলে তার কাছে যে তাকে যেতে হবে অনেক আচ্ছা আচ্ছা লোকজন যায় কেননা সব সবসময় হয়েও সবার কেউ হয়তো চায় কারোর ওপর নিজেকে অর্পণ করে তার থেকে একটা হেল্প পেতে আমি কোনো দিনও করে উঠতে পারিনি সেটা আমি সবসময় নিজেকে খুব সাংঘাতিকভাবে মানে ফাইবারের মতো করে ভেঙে নিজেকে দেখে তারপরে আমি ভেবেছি যে এখানে এবং আর একটা জিনিস যেটা আমি করতে পারি যেটা অনেকে করতে পারে না সেটা হচ্ছে I can blame myself for whatever is happening সেটা কিন্তু মানুষ করতে পারে না that is the last thing they do নিজেকে কখনো দোষী করে না যে নিজের অনেক দোষ থাকে তো এগুলোতে ভুল নেই আমরা ভীষণ আমরা অনেক ইম্পিওরিটিস নিয়ে আমরা তারপর আমাদের সিচুয়েশান তারপর আমাদের হবেই আমাদের মধ্যে ভুল প্রচুর ভুল হয় কিন্তু মানুষ কখনো সেটাকে হ্যাঁ করতে পারে না আর একটা আলোকিত অংশ থাকে একটা অন্ধকারাচ্ছন্ন অংশ থাকে ওই আলোকিত অংশটা থেকে নিজের তারপরের রসদটাকে নিতে হয় তা আমি এগুলো করতে পারি বলে হতে পারে যে আমি কোন আমি কোন ফিলসফিক্যালি আমি কোনোটাকেই খুব বড় করে দেখি না তো ধরো আমার লেখা লেখাকেই আমি খুব একটা বড় করে দেখি না হ্যাঁ লেখা মানে এরকম ভাবে দেখি না যে ধরো লেখাটা কাল চলে গেল তাহলে কি আমি ভীষণ সুন্দরভাবে বাঁচতে পারবো কোনো আমার অসুবিধা হবে না মানে কোনো কিছুর প্রতি সেই অর্থে যে আঁকড়ে থাকা সেইটা আপনি বোধ করেন না সেটা সবসময় সবার সেই সুযোগ বা সেই স্বাধীনতা থাকে না পরিস্থিতি পরিস্থিতি থাকে না ধরো আজকে আমি একজন একজন লেখক আমি চাইলে না লিখতে পারি হ্যাঁ কিন্তু একটা ধরো একটা জব আমি জব একটা করছি আমি একজন ইঞ্জিনিয়ার কি আমি একজন ডাক্তার হ্যাঁ। আমি তো চাইলেই বলতে পারবো না যে আমি কাল থেকে এটা করব না তো আমি লেখক আমি যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারি কিন্তু একজন ডাক্তার যদি দু বছর বসে যান তারপর তার নাও আর ফিরতে পারেন হ্যাঁ তো সেই সুযোগ সেই সবার থাকে না কিন্তু আমি অন্তত নিজের ক্ষেত্রে এইভাবে আমি কোনো জিনিসটাকেই না কোনো ফেলিয়ারকেই বড় করে দেখি না কোনো অ্যাচিভমেন্টকেও খুব একটা বড় করে দেখি না ওইটাতেই আমার মনে হয় হ্যাঁ হয়ে যায় তারপরে আমি যখন আমাকে কেউ আঘাত করে আমি আমিও তো অনেককে আঘাত করেছি তো তা ও শুকিয়ে যায় আমার ভেতরে একটা ফুলে ফুলতে ফুলতে থাকে অভিমান হ্যাঁ। কষ্ট শো করে আমি দেখি তো নিজেকে আমি নিজেকে খুব বাইরে থেকে দেখতে পাই এটা আমরা অনেকেই হয়তো সত্যিই পারি না এটা একটা দীর্ঘদিনের অভ্যাস হয়তো আপনার এবার একটা প্রসঙ্গে আসবো যে আপনি যে সময় লেখালেখি শুরু করেছিলেন আর বর্তমান সময় অর্থাৎ দু সাল এখন সোশ্যাল মিডিয়ার ভীষণ একটা প্রভাব বলুন গুরুত্ব বলুন যাই বলুন না কেন আছে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি লাস্ট দেখছিলাম আপনাকে আমি ফলো করি আপনি চুপ রয়েছেন সোশ্যাল মিডিয়ায় কেন না চুপ মানে খুব রিসেন্টলি ধরো দিন হ্যাঁ, সাথে কি হলো চুপ করে গেছি ভালো করে এটা বলতে হবে তোমাকে যে কেন আমি চুপ করে গেছি আর আই থিঙ্ক যে আমি চুপ করেই থাকবো হুম তার কারণ হচ্ছে পরপর পরপর পরপর এমন কতগুলো ঘটনা হচ্ছে তার থেকে আমার একটা রিয়েলাইজেশন হলো যে এই যে যা ঘটনা ঘটছে আমার এতে কোনো পার্টিসিপেশন মানে আমি আমি কোনো ঘটনা ঘটাচ্ছি না এইটা আমার সঙ্গে আরও পাঁচশো লোক কিন্তু এই একমত হবেন যে তারা ভাববেন যে তারা কোনো ঘটনা ঘটাচ্ছেন না ঘটনা ঘটাচ্ছে অন্য কেউ তারা খালি রিয়াকশান দিচ্ছেন এবং এই এইটা কিন্তু এই অসংখ্য একটু ভুল ধরনের ঘটনা যেটা হয়তো আমি কখনো করব না কিন্তু অন্য কেউ করছে আমি আর আর আমি কন্টিনিউয়াসলি তার সেটা ওই রিয়্যাক্ট করছি ইনভলভড হচ্ছি এতে কিন্তু কোথাও আমার টক্সিসিটি যেটা সেটা খুব বেড়ে যাচ্ছে এবং এক ধরনের অশান্তি একটা মানসিক অশান্তি মানে আজ এটা হলো এটা হতে না হতে কাল আরেকটা ঢেউ উঠছে আবার মানে এটা তো একটা মানে কি বলবো চক্রবুহ এটা থেকে যদি নিজেকে পুল আউট না করতে পারি একটা পয়েন্টে গিয়ে যে না আমাকে সরে যেতেই হবে এটার থেকে তাহলে এর তো আদিও নেই অন্তও নেই হ্যাঁ তো আমি ভাবলাম যে না this is becoming too much for me আর সেটা থেকে সরে আসতে একটা অদ্ভুত প্রশান্তি এসেছে মনে অদ্ভুত অদ্ভুত যেমন যেমন ধরো আমি না মানে তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি ফেসবুকে অতিরিক্ত ইনভলভমেন্টের কারণে আমি অনেক কিছু দেখতে শুনতে অনেক সব মানে ভেতরে হ্যাঁ ইনার অনেক ভয়েস এগুলো সমস্ত এক আমি দেখতাম একটা চোখের সামনে একটা কনভেন্ট্রি মতো একটা উঁচু মোটা পাঁচিল আর তাতে অদ্ভুত বোগেনভেলিয়া একদম চেয়ে রয়েছে এটা মাঝে মাঝে না আমি দেখতে পেতাম এটা আমি কবে দেখেছিলাম কোথায় দেখেছিলাম এগুলো আমার কাছে কিছু মনে নেই কিন্তু এরকম অনেক দৃশ্য যার তুমি হাল হদিস কিছু মনেও জানে না কিন্তু তোমার কাছে ফিরে আসে এই দেখাগুলো সব বন্ধ হয়ে গেছিলো তারপর অনেক জিনিস আমি আবার মনে হলো যে আমি চুপ করে গিয়ে না আমি মানে কমপ্লিটলি নিজেকে সুইচ অফ করে দিয়ে আমার উপকার হয়েছে সেইটা আর একটা জিনিস যেটা সেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যত দিন যাচ্ছে মানুষ আরও ওয়াকিবহাল হচ্ছে তার রাইটসগুলো সম্পর্কে এবার ডেফিনেটলি একজনকে নিয়ে আলোচনা করলে কতটা কি বলতে পারি এবং সে তাতে কি অ্যাকশন নিতে পারে এটা সম্পর্কে আমরা কেউ খুব একটা এতদিন ফেসবুকটা এটা ছিল যে যা খুশি বলছিল তো যা খুশি বলার দিন আর আছে কি না বললে নিজে উপকার তো কোনো কিছু নেই বিপদে পড়তে পারি এইটাও আমি দেখলাম যে আমি খুব ভোকাল আমি খুব আউটস্পোকেন তো প্রতিদিনই আমার ডোর স্টেপে কোনো না কোনো বিপদ যেন এসে দাঁড়াচ্ছে মনে হচ্ছে because um um speaking too much কেননা যদি তুমি রাষ্ট্রের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি কথা বলো তুমি একই সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছো তুমি একই সঙ্গে ধর্মের বিরুদ্ধে কথা বলছো তুমি একই সঙ্গে পাওয়ারফুল এজেন্টগুলোর বিরুদ্ধে কথা বলছো তুমি একই সঙ্গে নানা ইনস্টিটিউশনের বিরুদ্ধে কথা বলছো তো তুমি তো আজ না হোক কাল একটা বড় বিপদে পড়বেই it's just waiting outside your doorstep তো এতগুলো হচ্ছে আমি দেখো বাংলাদেশি পরিমণির ঘটনাটা আমি বলেছিলাম যে বাংলাদেশের উচ্চারণগুলো একটু ইংরেজি বলার ক্ষেত্রে অনেক কিছু নিয়ে কথা বলেছিলাম তাতে একটা দেশই প্রায় আমার বিরুদ্ধে চলে গেল তো now you are dealing with bigger things মনে হচ্ছে দেখে হ্যাঁ যখন আমাদের ইলেকশনের সময় আমি কন্টিনিউয়াসলি আমাদের রাষ্ট্রের যারা এই মুহূর্তে শাসন ক্ষমতায় আছে তাদের এগেনস্টে কথা বলছিলাম to stop them from coming here in West Bengal আচ্ছা তারপরে আবার আমাদের এখানে এই যে লোকাল রাজনীতি সেই লোকাল রাজনীতি স্টেটের রাজনীতিটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে সেখানে কথা বলতে শুরু করলে তুমি অবভিয়াসলি কারো না কারোর রোষে পড়বে তো মনে হলো যে না এটা I should I should stop it now মানে pause for a cause quickly pause for a cause আমি আপনার একটা পোস্ট দেখেছিলাম আমার ব্যক্তিগতভাবে সেটা খুব ভালো লেগেছিল আপনি একটা জায়গায় লিখেছিলেন যে আগে যেমন আমরা হঠাৎ করে কোনো আত্মীয়ের বাড়ি চলে যেতাম বন্ধুর বাড়ি চলে যেতাম এক কাপ চা তো খেয়ে যা একটু ভাত তো খেয়ে যা এখন সেটা অন্য একটা চরিত্র নিয়েছে কোথাও কি মনে হয় সমাজ থেকে আন্তরিকতা কমে যাচ্ছে বরং ফাস্ট ফাস্ট আরও ফাস্ট এইটা করতে গিয়ে আমরা সেই আমাদের শিকড়টা থেকে হালকা হয়ে যাচ্ছি হ্যাঁ মানে আগে তো তোমার ছিল যে যে যার বাড়ি যখন তখন চলে যেত তারপর ফোন এলো ফোন করে যাওয়া চালু হলো তারপরে তো বাড়িতে মানে নারী পুরুষ কেউই থাকেন না সবই অফিসে চলে যান ফলে কে কার বাড়িতে আর যাবে সবাই বিজি তো করতে করতে গিয়ে এখন দেখলাম যে একটা পপ আপ জিনিসটা শুরু হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরই ডাকছে ডেকে তারা হয়তো তাদের বাড়িতে ভালো করে বসারই জায়গা নেই এরমও আমি দেখেছি যে ভালো করে অ্যাকোমোডেটই করতে পারছে না লোকজনকে বসতেই দিতে পারছে না কিন্তু সবাইকে ডেকে নিয়েছে কিছু একটা রান্না করছে সেটাতে টাকা নিয়ে খাওয়াচ্ছে তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা একটা অদ্ভুত ধরনের একটা কালচার তৈরি হচ্ছে এটার ভালো কিনা আমার মানে মনে হচ্ছে না খুব একটা ভালো লাগেনি ব্যাপারটা আমার মনে হয় যে মানে সহজ অভাব তারা হয়তো মনে করেন যে এটাই হয়তো আন্তরিকতা তো আমার মনে হয়েছে যে এগুলো changing faces of our time যেটা কিনা আগে খুব মানে অন্যরকম ছিল এখন সম্পূর্ণ হ্যাঁ, মানে অন্যরকম লেখাটাতেই সেটা পড়ে বোঝা গেছে মানে সেই যে একটা আরাম আরাম আরাম লেখা যেটা বলে সেটা পড়েছিলাম আরেকটা বিষয় আসবো আমরা অমর মিত্রের ও হেনরি পুরস্কার নিয়ে আমরা সবাই দেখেছি আমরা কথা বলেছি আমরা অনেকেই হয়তো জানি না দু হাজার সতেরোতে সম্ভবত যোগিনীর জন্য ইংলিশ পেন অ্যাওয়ার্ড আপনি পেয়েছিলেন আমি পেয়েছিলাম মানে ওটা একটা ট্রান্সলেশন অ্যাওয়ার্ড তো ওটা ষোলো জনকে দেওয়া হয় সারা পৃথিবীতে ষোলো জনকে দেওয়া হয় ষোলোটা বইকে দেওয়া হয় মূল অ্যাওয়ার্ডটা যায় ট্রান্সলেটরের কাছে কারণ আচ্ছা। সেই বইটা এটা ট্রান্সলেশন অ্যাওয়ার্ড তো যোগিনী কিন্তু এক নম্বরে ছিল ওই লিস্টটার দু হাজার সতেরোয় আমার অনুবাদক অরুণাভ অরুণাভ সিনহা যে আমার অনেকগুলো কাজ অনুবাদ করেছে ওই অ্যাওয়ার্ডটা যোগিনী বইয়ের জন্য ও পায় আচ্ছা হ্যাঁ, তো এটা আন্তর্জাতিক পুরস্কার এবং এটার ভীষণ একটা ভ্যালু আছে ইংলিশ পেন অ্যাওয়ার্ডটার খুব ভ্যালু আছে তো এই ইংলিশ পেন অ্যাওয়ার্ডের পরে আপনার সাহিত্য সমাজ কিভাবে রিয়াক্ট করেছিল দেখো আমি তোমাকে বলি যে যখন ও অরুণাভ প্যান্টি অনুবাদ করলো পেঙ্গুইনের জন্য তারপরে ও করলো অ্যাবান মানে রুহো রুহোটা করলো হাপা কলিন্সের জন্য তারপর আবার হিপনসিস করলো ইয়ের জন্য পেঙ্গুইনের জন্য তখন এই বইগুলো কিনে নিল পেঙ্গুইন হাপা কলিন্স এদের থেকে কিনে নিল টিল্টেড অ্যাক্সিস প্রেস বলে একটা প্রকাশনা ওরা প্যান্টি দিয়ে শুরু করলো ওদের প্রকাশনা আচ্ছা। প্রথম বই হচ্ছে প্যান্টি আচ্ছা তো আমি জানতে পার আমার সঙ্গে পরে আমি জানতে পারলাম যে ওরা ওই বইটা কিনেছে এটা করবে তারপর আমি তখন আমি লন্ডনে শিফট করে গেছিলাম পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে তো ওরা আরও উৎসাহিত হয়েছিল যে সঙ্গীতা লন্ডনেই থাকবে আর আরও একসঙ্গে কাজ করব অনেক এ হবে কিন্তু আমি থাকতে পারিনি আমার থাকলে এতদিনে আমার ব্রিটিশ পাসপোর্ট হয়ে যেত কিন্তু আমি থাকতে পারিনি আমি আবার ফিরে চলে এসেছিলাম কিন্তু ফিরে চলে আসার পরও আমি কোনো প্রমোশনের কাজ ওদের জন্য করতে পারিনি কোনো চলে আসার পর আমার এত সমস্যা তৈরি হয়েছিল যেহেতু আমি একটা পার্মানেন্ট রেসিডেন্সিতে গেছিলাম এবং দুম করে চলে এসেছিলাম তারপর আমার অনেক সমস্যা হয় ওদের ইমিগ্রেশনের সঙ্গে ফলে তখন ওই ওই সময়টায় আমি অনেকগুলো ম্যানচেস্টারে তারপরে ব্যাবল ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল হয় যেটা সুইজারল্যান্ডে হয় আচ্ছা। সেটা একটা বিরাট লেখক প্রকাশকদের একটা মানে মিল যৌথ মিলন হয় মানে ওটাকে কি বলে আর কি হ্যাঁ গেট টুগেদার হয় যেখানে বই কেনা বেচা হয় আচ্ছা, হুম তো ওই ওটাতে ওটাতে আমার যাওয়ার কথা ছিল ওটাতে যাওয়ার আগে আমার সাত দিন মিলানে একটা ছিল আচ্ছা। মিলান থেকে সুইজারল্যান্ডে গিয়ে ওখানে আরও সাত দিন থেকে ওই ওই ফেস্ট ওই ফেস্টটায় জয়েন করার কথা ছিল কিন্তু আমার এই ইংল্যান্ড থেকে চলে আসার কারণে আমার যে প্রবলেমগুলো ইমিগ্রেশনের সঙ্গে হয় পাসপোর্ট জমা পড়ে যায় অনেক কিছু হয় আমি সব জায়গায় ওদের ফেল করতে থাকি টিল্টেড অ্যাক্সিস প্রেসকে এটা কিন্তু ভীষণ মুশকিল হয় ওরা যেভাবে আন্তর্জাতিক দুনিয়ায় যেভাবে প্রমোশনের কাজ হয় এ হয় সেগুলোতে কিন্তু খুব সমস্যা হয় কিন্তু ওরা আমাকে তারপরেও সহ্য করে পরপর আরও বই করে আমি একটাতেও যেতে পারি না কোনো প্রমোশনে থাকতে পারি না ফেস্টগুলোয় যেতে পারি না তারপরে ওরা আবার একটা বই করে যোগিনী যোগিনী উপন্যাসটা ওরা প্রথমে ওরা করে ওদের থেকে আবার এখানে পেঙ্গুইন কিনে নেয় তো এই রকম তো ওরা আমার বই দিয়ে শুরু করেছিল তারপর ওরা অসংখ্য এই এত বছরে অসংখ্য বই করেছে ওদের দ্য ভেজিটেরিয়ান বলে যে বইটা সাউথ কোরিয়ার বই সেই বইটা বুকার পেলো সরি ম্যান বুকার পেলো তো ওদের প্রতি বছর দুটো তিনটে করে বই হয় ম্যান বুকারে বা বুকার প্রাইজের জন্য শর্ট লিস্টেড বা লং লিস্টেড হয় এবছরের একটা বইও সেটা আবার শর্ট লিস্টেড হয়েছে তো আমার খুব ভালো লাগে এটা ভাবতে যে এই গ্রুপটা শুরু করেছিল আমার বই দিয়ে হুম এবং তারপরে তারা এতগুলো বই করেছে নিশ্চয়ই একই সঙ্গে পাঠকও পেয়েছে ব্যবসাও হয়েছে তবেই তো করেছে এবং গার্ডিয়ান আমার মনে হয় না যে কত বছরের মধ্যে হবে আমি জানি না বাংলা ভাষায় অন্তত ওপার বাংলার কথা তো বলতেই পারবো না এপার বাংলায় কোনো লেখকের বইয়ের রিভিউ বা তাকে নিয়ে লেখালেখি গার্ডিয়ানে হয়েছে বলে আমারটা হয়েছে আমি অবভিয়াসলি আমার ফেসবুক থেকে সেগুলোর কথা বলেছি কিন্তু আমি কোনো দিন এই সাহিত্য সমাজকে এটা নিয়ে একটা কথা বলতে দেখিনি কোনো খবরের কাগজকে একটা নিউজ করতে দেখিনি এই যে মিডিয়া চ্যানেলগুলো কিছু হলেই বলে সঙ্গীতা দিয়ে এসো এসে আমাদের এখানে এক ঘন্টা ধরে অনুষ্ঠান করো এবং যে অনুষ্ঠানটা করতে গেলে আমার পাঁচ ছ ঘন্টা না আমার নষ্ট হয় আমি যাই আসি বসি এবং এগুলো কোনো মানে কি কি বলবো থ্যাঙ্কলেস জব এই নিউজ চ্যানেলগুলো বসে থেকে এরাও এখানে সব আমার বন্ধু বান্ধব এখানে যত সাংবাদিক সব আমার বন্ধুবান্ধব তাদের অধিকাংশের সঙ্গে আমি কাজ করেছি বা তারা আমার কি আমার সঙ্গে তাদের কোনো না কোনোভাবে তাদের চেনা জানা আছে হ্যাঁ একটা কেউ কোনো দিনও কংগ্রাচুলেট করে একটা ফোন করেনি কেউ একটা ফুলের তোরা কোনো দিনও পাঠায়নি কেউ একটা নিউজ করেনি কেউ কিচ্ছু করেনি সম্পূর্ণভাবে নীরব থেকেছে ওই আমি একটা পোস্ট দিলে হ্যাঁ কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন হয়তো জানতেও চেষ্টা করেনি যে ইংলিশ পেন অ্যাওয়ার্ডটা কী ঠিক আছে তো আমি এটা এই এই যে প্রসঙ্গে আমি এখন কথা বলছি তুমি বললে বলে এটা আমি অমর মিত্র মহাশয়কে নিয়ে কথা বলছি না বা তার হ্যাঁ আমি তাকে নিয়ে বলছি না আমি বলতে চাইছি যে আমি একটা অদ্ভুত দৃষ্টি কৃপণ অদ্ভুত মিন একটা বাঙালি সমাজের লেখক যে সমাজ আমার ডিউটা আমাকে দিতে চায় না দুঃখ হয় দুঃখ হয় না আমি একটু তো অভিমান তো হবেই সেটা তো একটু হবেই কিন্তু ওই যে আমি বললাম আমি নিজেকে সারাক্ষণ এ করি সেদিন আমাকে এটা খেয়ে নিতে পারে না কিন্তু যেটা আমার হয় আমি বোঝার চেষ্টা করি যে কেন তারা আমাকে ওইটা দিতে চায় না আর তো কোনো না এটা না এটা পিতৃতন্ত্রকে আমি কোনোভাবে এটাকে দায়ী করব না এটা অবভিয়াসলি একটা মনোবৃত্তি একটা মানসিকতা যেটাকে আমি খুব মিন বলবো কিন্তু এটা ঘটনা যে ওই যে একটা তোমাকে বললাম প্রথম থেকেই একটা সেকশন অফ পাঠক বুড়ুকুচকে কুচকে ফেললো যে যৌনতা লিখেছে ঠিক আছে আর একটা সেকশন তারপর আমি জানি না আমি একটা বড় সেকশনের মানুষকে দেখেছি যে লেখকদের একটুখানি হাম্বল ব্যাকগ্রাউন্ড হবে তো ধরো আমি আমি একজন এখানে ফেসবুকে অনেক কিছু বোঝা যায় আমাদের সামাজিক আচ্ছা। মানসিকতাটা কালেকটিভ যে মনোভাবটা এটা তো বোঝা যায় যেমন ভীষণ পোস্ট পড়তো তুমি দেখবে হাফ ডিমের ওপর হ্যাঁ, হ্যাঁ। অর্ধেক ডিম সেই নিয়ে কি রোম্যান্টিকতা কি রোম্যান্টিসিজম নস্টলজিয়া সব কিছু যে আমরা হাফ ডিম খেতাম কি আনন্দ ছিল তো এবার সব যত লেখক এই বাংলা বাংলা ভাষায় লেখালেখি করে সব ওই ওই স্রোতের মধ্যেই আছে যারা মনে করে হাফ ডিমটা একটা দারুণ জিনিস সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় একজন লেখক তিনি সঙ্গে সঙ্গে ওখানে বলতে পারে বা বলতে পারেন যাই হোক না কেন যে যদি হাফ ডিমটাই এত ভালো হয় তাহলে তো লোকে হাফ ডিম খেয়ে হয়ে যেত পুষ্টির দরকার এখানে তো পুষ্টির দরকার নেই এখানে পুষ্টি নিয়ে কথা হবে না এখানে ভালো করে অন্তরটাকে তৃপ্ত করে যে খাওয়া সে খাওয়া নিয়ে কথা হবে না এখানে সারাক্ষণ ওই না পাওয়াগুলো ওইটাকেই বড় করে ওটাকেই তোমার ওই যে কী বলে শো করা হবে হ্যাঁ ওটাকেই বড় করে দেখানো হবে কিন্তু সেটা তো নয় তাহলে তুমি যারা হাফ ডিম নিয়ে অত রোম্যান্টিক কথা বলে তারা তাদের নাতি পুতি ছেলেপুলেকে হাফ ডিম দিক আজকে দিতে পারবে না তো তখন তো মনে হবে যে গোটা ডিমটা দিই পেট ভরে খাক তো এই যে উল্টো কথাটা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বলে বলে কোনো দিনই মূল স্রোত না আমাকে অ্যাকসেপ্ট করতে পারে না খুব একটু একটু করে হয়তো পেনিট্রেট করে খুব একটু একটু করে দেখি যে আমি যা বলি সেগুলো পরে পরে পরে পরে অনেকের মুখ দিয়ে ওই এক ডায়লগ একেবারে সেম কথা তারা ভেতরে ভেতরে ভেতরে ভেতরে মানে দেখতে পাই অনেক আগে যুগের অনেক আগে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বলে দেন এই তো এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি খুব আনন্দ হয় মানে খুব আনন্দ হয় আনন্দটা এইটা হয় যে দেখো এমন কিছু গল্প থাকে এমন কিছু প্রোভার্ভ থাকে এমন কিছু কথা থাকে এমন কিছু শিক্ষণীয় লাইন থাকে যেটা কে বলে গেছে আমরা জানি না কিন্তু ওটাই আমরা বিশ্বাস করে চলতে ওইটা মুখে মুখে মুখে মুখে চলছে শয়ে শয়ে বছর ধরে মুখ থেকে মুখে ছড়িয়ে পড়েছে এবং মানুষ তার থেকে কিছু শিখেছে কিছু শিক্ষা নিয়েছে তো এখানে আমরা কেউই চিরকাল থাকতেও আসিনি আর আমাদের কথাগুলো একেবারে আমাদের ওই সেই থিয়েটার রোডের একটা বাগান আছে ওই বাগানের গায়ে এরকমভাবে একটা টিনের ফলকে লেখা থাকবে যে দুটো লাইন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ই বলেছেন এটা হয় না অনেক সময় পরে এগুলো কিচ্ছু থাকবে না ঠিক আছে তো কিন্তু যদি উপলব্ধিটা থাকে উপলব্ধিটা ছড়িয়ে পড়ে তাহলেই তাহলেই তো আসল কাজটা হলো কারণ আমার আমার তো আমার অতটা অ্যাম্বিশনটা নেই আমার অ্যাম্বিশনটা অনেক কম মানুষের যেমন থাকে যতটা অ্যাম্বিশন মানুষের থাকে আমার তার সিক্সটি ফাইভ পার্সেন্ট নেই এইটা না থেকেই তো দ্য পেন অ্যাওয়ার্ডে চলে গেলেন <laughs> যদি অ্যাম্বিশন থাকতো তাহলে কি হতো বলুন তো <laughs> এটা আমি জানি না কি বলবো আমার নেই অনেক আর লেখালেখির কথা যেহেতু আসছি আনন্দ বাজারের আমরা দেখেছি যে শতবর্ষের যে বইটা বেরিয়েছে সেটা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে তো সেই বইটা নিশ্চয়ই আপনার হাতেও এসছে এখনো আমার আসেনি কমপ্লিমেন্টারি এটা এসে পৌঁছয়নি ও আচ্ছা তো তাতে তো আপনার লেখাও আচ্ছা, রয়েছে হ্যাঁ, হ্যাঁ। তো সেই বইটা হাতে এলে তো নিশ্চয়ই সেটা নিয়েও অনেকক্ষণ সময় কাটবে উল্টে পাল্টে সেটা হ্যাঁ সেটা পড়ে দেখার ইচ্ছে আছে আর ওটা নিয়ে তো প্রচণ্ড চলছে সারা ফেসবুক হ্যাঁ। জুড়ে ওই ওই বইটা নিয়ে খালি হ্যাঁ, খালি <laughs> অনেক অনেককে বলতে শুনলাম যে রবীন্দ্রনাথ আর সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় স্মরণজিৎ এটা কি করে হতে পারে তো মানে একটু রুট শোনাবে রবীন্দ্রনাথের তো সময় শেষ হয়ে যায়নি তার তো যারা মনে করেন যে রবীন্দ্রনাথের পরে আর কিছুই সত্যি করে রবীন্দ্রনাথের পরে তো আর কিছুই মানে কিন্তু সেটা সত্যি নয় রবীন্দ্রনাথের পরেও এত লেখা হয়েছে রবীন্দ্রনাথের পরেও মানুষ টিকে আছে সমাজ আছে এমন অনেক জিনিস তৈরি হয়েছে যে সম্পর্কে Rabindranath didn't have a clue তো সেগুলো নিয়ে অনেকে কথা বলবে কথা আগামী দিনেও বলবে তো যারা এরকমভাবে স্ট্রংলি ফিল করে যে রবীন্দ্রনাথেই আর রবীন্দ্রনাথের পাশে তো কাউকে বসানো যায় না তো অত বড় দার্শনিক এবং অত ভলিউম লেখা তার পাশে তো সম্ভব নয় কাউকে বসানো কিন্তু সময় তো শেষ হয়ে যায়নি যারা এরমভাবে ফিল করে তারা তাদের দাদু ঠাকুমা ঠাকুরদা দিদা দিদিমা মানে তাদের পূর্বপুরুষ তারা তো আর কেউ রবীন্দ্রনাথের সঙ্গে সমরণে চলে যাননি তারা তো বেঁচে থেকেছেন তো তাই জন্যই আমাদের সময় অবধি আমরা এসেছি এসেছি বলেই ওই লিস্টে আমরাও ঢুকছি হয়তো হয়তো দুর্বল কিন্তু আমরা আমাদের সময়ের কথা বলেছি সেটাই ইম্পর্টেন্ট এই এই মুহূর্তে কিছু লেখালেখি করছেন মানে এই যে যেহেতু চোদ্দোশো উনত্রিশ এসে গেল মানে এই নতুন বছর যদি বাংলা বছর হিসেবে ধরি বা দু হাজার বাইশও ধরি নতুন কিছু লিখছে না নতুন কিছু না এই একটা জিনিস আমি খুব মানি আমি কখনো কি লিখছি কি লিখবো এ নিয়ে কথা বলতে পারি না ওটাতে আমার একটা ওই হয় যে মানে আগে শিশু ভূমিষ্ঠ হোক তারপর হ্যাঁ, দেখা যায় হ্যাঁ, হ্যাঁ। আর আমি বুঝতেও পারি না কি লিখছি অনেকে আছে না একটা সুন্দর করে বলে দিতে বলে দিতে পারে যে আমি এইটা লিখছি আমি কখনো বলতেই পারি না আমার গল্প বলাও যায় কি না আমি খুব মানে সন্দেহজনক একবার লাল আমাকে বলেছিল মানে আমাদের সুমন সুমন আমাকে বলেছিল জানো তো প্যান্টিটা আমার ইচ্ছে আছে ছবি করার কিন্তু আমি কিছুতেই না এটাকে স্ক্রিপ্টে আনতে পারলাম না আমি জানি না লালের নিশ্চয়ই মনে থাকবে তো এটাও বলেছিল যে এটাকে হ্যাঁ। কিছুতেই সে স্ক্রিপ্টে আনা যায় না আনতে পারলাম না তো আই ড্রপ দ্য আইডিয়া সেও দশ বছর মতো আগে হবে আমিও আমার গল্পগুলো আমি বলতে পারি না যে কি করে গল্পটা বলতে হয় যে কি লিখছি এটাও আমি বলতে পারি না আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই নতুন বছরে আপনি যেমন লেখালেখির কথা বললেন আপনার ভাবনা আপনার দর্শনের কথা বললেন একটু ব্রডওয়েতে যদি জানতে চাই যে সামাজিক যে অবস্থাটা রয়েছে তাতে আপনি কি কন্ট্রিবিউট করতে চান নতুন বছরে তাহলে কি করবেন এই এই সময়টাকে আমি কি কন্ট্রিবিউট করতে চাই এই সময়টাকে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হচ্ছে যে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে সেটা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষতা এবং একটা উদাহরণস্বরূপ নিজেকে প্রেজেন্ট করা যে আমি আমার ধর্ম যা আছে সেটা আমি একেবারে ব্যক্তিগত পরিসরে সেটাকে পালন করব কোনোভাবে সেটা আমি সমাজের উপর কোনো রকমভাবে চাপিয়ে দেব না প্রথম কথা এবং আমি যদি সমাজের জন্য ভালো হয় তাহলে আমাদের প্রধানত আমি চাই যে ধর্ম ত্যাগ করো ধর্ম নিয়ে আর আর ভালো লাগছে না কিন্তু কালচারাল ধর্মকে আমরা তো ছাড়তে পারবো না তাহলে তো জীবন থেকে আনন্দ মজাই উঠে যাবে আমি তো আর আজকে চাইলেই একটা দুর্গোৎসবের মতো একটা ফ্যাবুলাস উৎসব ক্রিয়েট করতে পারবো না এটা তো over the period of time হতে হতে হতে হতে এত বড় হয়েছে বা একটা Eid hmm over the period of time হতে হতে এত বড় আমরা এগুলোকে ত্যাগ করতে পারবো না এইটা ত্যাগ করলে এই উৎসব যদি চলে যায় এই রিচুয়ালসগুলো এই কাস্টমসগুলো চলে যায় আমাদের জীবনে আর খুব কিছু পড়ে থাকবে না আনন্দ করার মতো সেই জন্য আমি বলবো যে এগুলোকে আমাদের আঁকড়ে রাখতে হবে কিন্তু এগুলো যেন মানে আনন্দের জন্যই হয় যা দেখছি সামনে সেই ধর্ম বিরুদ্ধে সমানে প্রত্যেককে কথা বলতে হবে সমানে কথা বলতে হবে সেই উগ্র হিন্দুত্ব নিয়ে কথা বলতে হবে সমানে ওটাকে ডিসকার্ড করতে হবে আর ডিসরিগার্ড করতে হবে যে রামনবমীতে যা দেখছি খুব মন্টন খারাপ হয়ে যাচ্ছে আবার উগ্র ইসলামকে নিয়েও কথা বলতে হবে যে কারণ এটা এটা হওয়া উচিত একটা সামাজিক রেজলিউশন যেটা আমাদের মনে ব্যালেন্স থাকাটা কাম্য ব্যালেন্স ব্যালেন্স থাকাটা কাম্য এই প্রচণ্ড ঘৃণা এবং প্রচণ্ড ক্রিটিক্যালি অন্যের ধর্মকে আর নিজের ধর্মকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া এটা আর নেওয়া যাচ্ছে আমি সেই পরিবেশটা ফিরে পেতে চাই যখন আমরা সব আমাদের পুরাণ নিয়ে আমাদের মিথগুলো নিয়ে আমাদের ধর্মকে নিয়ে আমরা আবেগতাড়িত হতে পেরেছি আনন্দও করতে পেরেছি মজাও করতে পেরেছি সেই জায়গাটা আসুক তাই না সেই জায়গাটা আমাদের সময় আমাদের মা মাসিদের দেখেছি অনেক এটার ঊর্ধ্বে চলে গেছিল এখন যা দেখছি এটা ভাবতে পারিনি কি করে এরকম একটা ইউটার্ন হয়ে যাচ্ছে আধুনিকতা থেকে আবার অন্ধকারের দিকে জার্নি নতুন যে পাঠকরা আসছেন তাদের জন্য কি বলবেন মানে বাংলা ভাষা নিয়ে এই কিছুদিন আগেও আমরা দেখেছি বাংলা আর ইংরেজি নিয়ে একটা তর্ক চলেছে এক বেতার সঞ্চালিকার একটা বক্তব্য নিয়ে তো আমি বলবো বাংলা ভাষার পাঠক যারা আসছেন বা ধরুন এমনি বই পড়তে যারা ভালোবাসেন তাদের কি বলবেন এই নতুন বছরে নতুন বছরে এটাই বলবো যে ইংরেজি ছাড়া চলা অসম্ভব এটার কোনো মানে হয় না ইংরেজিকে ইংরেজি না বাংলা এই চয়েস হয় না ইংরেজ আমরা ভারতবাসী দু হাজার একুশে বাইশে দাঁড়িয়ে আছি আমাদের ইংরেজিটা ভীষণ ভালোভাবে জানতে হবে আমাদের নিজেদের মাতৃভাষাকে জোরালোভাবে জানতে হবে এবং হিন্দিটাও আমাদের জানতে হবে হিন্দিকে অচ্ছেদ্য করার কোনো কারণ আমি দেখি না হুম সারা ভারতবর্ষকে বেঁধে রেখেছে হিন্দি ভাষাটা মানে অনেকটা টেরিটরি অনেকটা টেরিটরি তো হিন্দিকেও ছোট করার কোনো কারণ আমি দেখি না হিন্দি হিন্দি জানতে হবে হিন্দি বলতে হবে বুঝতে হবে পড়তে হবে লিখতে পারো না পারো আর বাংলা আর ইংরেজি বলতে লিখতে পড়তে ভীষণ ভালোভাবে হবে যেটা আমি আগেও বলেছি একটা হাতে ইংরেজি বই রাখো একটা হাতে বাংলা বই রাখো এক একদিন এটা পড়ো এবেলা এটা পড়ো ওবেলা এটা পড়ো দুটোকে সাইমালটেনিয়াসলি পড়ো দুটো ভাষার ওপর আয়ত্ত থাকাটা ভীষণ দরকার একই সঙ্গে আর বাংলা ভাষার উপর আয়ত্ত থাকা থাকা দরকার এই নয় যে এটা একটা মায়া মমতার ব্যাপার ইংরেজিটা প্র্যাকটিক্যাল ওটা তো লাগবেই আর বাংলা ভাষাটা তো না একটু করুণা করে ব্যাপারটা তা নয় বাংলা ভাষা একটা অত্যন্ত সুন্দর ভাষা ভীষণ স্মার্ট একটা ভাষা একটা অন্য একটা ধরন আছে বাংলার একটা অন্য সৌন্দর্য আছে কানের দিক থেকেও এত পৃথিবীতে এত মানুষ বাংলা ভাষাভাষী বাংলাকে কোনোভাবেই হাত হাতছাড়া হতে এবং বাংলা শিল্পের দিক থেকেও অনেক কিছু আছে যে সেগুলোকেও আমাদের যদিও দেখো আমি আমার ছেলেকে পারছি না মানে ও যে ধরনের কাজকর্ম করে না ওর বই পড়ারও সময় হয় গল্প উপন্যাসের তো জায়গাই চলে গেছে এদের জীবন থেকে তো হয়তো কখন একটা ফিলসফি নিয়ে বসলো ওটা অন্যরকম একটা বই নিয়ে বসলো গল্প আর ও তো সব এতে পড়ে নেয় তো আমি নিজেই এই জায়গাটায় খুব একটা যে সাকসেসফুল আমি তোমায় বলতে পারি না কিন্তু আমার মনে হয় এটা করা উচিত অন্তত পক্ষে যেটা আমি আগেও একবার বলেছিলাম যে পঁচিশ তিরিশটা বইয়ের লিস্ট করে ফেলো এক্ষুনি যে এই বইগুলো আমাকে পড়ে ফেলতে হবে তারপরে ওই বইগুলো থেকে না শাখা উপশাখার মতো অন্য অন্য পাঠগুলো ছড়িয়ে যাবে সেইটা করে ফেলা সেটা খুব দরকার অনেক ধন্যবাদ আপনাকে এবং নতুন বছর খুব ভালো কাটুক আর আরও আরও লেখা বেরিয়ে আসুক আপনার ছন্দেই বেরিয়ে আসুক এবং আমরা সেগুলো পড়ি আস্তে আস্তেই পড়ি আমাদের কোনো তাড়া নেই কারণ আপনিও বলেছেন আপনার কোনো তাড়া নেই হ্যাঁ। খুব ভালো থাকুন ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ মধুরিমা একদম তাই তুমিও ভীষণ ভালো থেকো তোমাদের এই অনুষ্ঠানটাকে আমার অনেক শুভেচ্ছা রইল আর দর্শকদের কিছু হ্যাঁ নববর্ষ ভীষণ ভালো কাটান আর বাঙালিদের যে একটা পিওর ফর্ম আছে সেটাকে একটুখানি ধরে রাখার চেষ্টা করুন ওটাকে বেশি মিক্সড আপ হতে দেবেন না খুব বেশি মিক্সড আপ হয়ে গেলে আসল আত্মাটা একটা একটা সময়ের পরে গিয়ে হারিয়ে যাবে সেই জন্য সেটাকেই যাতে সেই অন্তত সেই আত্মানুসন্ধানটা যেন থাকে এটাই এবং নববর্ষ হচ্ছে সেই দিনটা যেদিন একটু নিজেকে ঘুষে মেজে আবার একটু বাঙালি করে নেওয়ার মতো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন বছরের প্রথম দিনেই আমরা আড্ডায় বসেছিলাম এখানেই অনুষ্ঠান শেষ করছি দিদি যেমনটা বললেন যে আত্মিক যে যোগটা সেটা যেন শুধু ওই একটা দিনের জন্য না থাকে সারা বছর আমাদের ভেতরে বাংলা থাক আর তার সঙ্গে সঙ্গে প্রয়োজনের খাতিরে অন্যান্য ভাষাগুলোকেও গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে পারি মানসিকভাবে আমাদের পরিমার্জন আমরা নিজেরাই যাতে করে উঠতে পারি খুব ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা থাকছে দৃষ্টিভঙ্গির পক্ষ থেকে আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে